আন্তা হির তারা যেন আমার ঘর আমার ঘর বাইতুল্লাহ আমার ঘর মসজিদ খানায় কাবাকে যেন তারা পবিত্র করে আন্তাহির পবিত্র করে ফেলেন সুন্দর করে ধুয়ে মুছে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন যাতে করে ফেলেন না কারণ আমার ঘরে আমার বান্দারা তাওয়াফ করবে ওয়ালা তারা সেখানে এতেকাব করবে এবং আমার জন্য রুকু করবে সেজদা করবে রুকুকারী সেজদাকারী এতেকাবকারী এবং তাওয়াবকারীদের জন্য আমি আমার খলিল আমার বন্ধু হযরত ইব্রাহিম এবং ইসমাইলকে আমার ঘরকে পবিত্র করার জন্য আমি নির্দেশ দিয়ে দিয়েছি ولا تباشرون وأنتم عاكفون في المساجد আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দিরা হে আমার বান্দারা যখন তোমরা মসজিদে এতেকাফ থাকবে ওয়ান তোমাকে ফোনা ফিল মাসাজিদ যখন তোমরা মসজিদে এতেকাফ থাকবে ওয়ালা তুবাশিরুন্না তখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমরা ঘনিষ্ঠ হবে না হজরত আবদুল্লাহ বিনে ওমর বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان يعتكف الأشهر الأواخر من رمضان নবীজি প্রতি বছর রমজানের শেষ দশ দিনে মসজিদে নববীতে আমার নবী এতেকাব রাখতেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি রহমতুল্লিল আলমিন দু জাহানের সর্দার সোফাতে কুবরার মালিক আমার নবীজির কোনো সগিরা গুণাও নাই কবিরা গুণাও নাই আমার নবীজির কোনো গুণা নেই আমার নবী বড় উন্মতকে সুপারিশ করে গুণাগার উন্মতকে জান্নাতে নিয়ে যাবেন আমার নবীজি যদি প্রতি মাহে রমজানের শেষ দশ দিনে থাকেন তাহলে আমাদের মাতার তালু থেকে তার উপর চলিত গুণার ভিতরে আমরা ডুবে আছি প্রতি মুহূর্তে আমরা গুণা করি সবিরা গুণা কবিরা গুণা প্রকাশ্য গুণা প্রকাশ্য গুণা আমরা করি আমরা সারা জীবন গুণার ভিতরে ডুবে আছি কেন আমরা এই এতেকাপকে আমরা নিজেদের জন্য প্রয়োজন মনে করি না নবীজি যদি প্রতি বছর এতেকাপ থাকতে পারেন তাহলে আমরা কেন করব না নবীজির এটাকা এটা নবীজির আমলের জিন্দেগি আমার নবীজি নিজে করেছেন এবং কোরআনে পাক থেকেও এতাকাফের কথা কোরআনে মজিদে রয়েছে সুতরাং এতাকাফের ব্যাপারে দ্বিমত পোষণ করার আর কোনো সুযোগ নাই ঠিক কিনা বলুন এতেকা কোরআন থেকেও প্রমাণিত এবং আমার নবী সারাটি জীবন রমজানের শেষ দশ দিন মসজিদে নবীতে এতেকাপ করেছেন উচ্চ আওয়াজে বলুন সুবাহান এতেকা নিয়ে আর কোনো সংশয় আর কোনো সন্দেহ সৃষ্টি করার কোনো সুযোগ নাই এটা আল্লাহ পাকের ঘোষণা এবং আমার নবীজির দায়নি এটা আমার নবীজি বললেন আমি এই মাহে রমজানের শেষ দশ দিন আমি দেখেছি নিজেকে মসজিদে আল্লাহর নৈকট্য জন্য দুনিয়ার সমস্ত মোহ এই জাগতিক আকর্ষণ থেকে নিজেকে মুক্ত রকে আল্লাহর বলে আল্লাহর কাছে চলে আসার নাম হলো এতেকা এই এতেকাপ আমার নবীজি সারা জীবন দশ দিন ডেকেছেন শেষ দশ দিন সেই দশ দিন হলো নাজাত নাজাতের সেই দশ দিনে এতেকাপ করেছেন আমার নবীজি যেই বছর দুনিয়া থেকে বিদায় নিবেন দুনিয়া ছেড়ে চলে যাবেন ওই বছরে আমার নবী দশ দিনের সাথে আরো দশ দিন যোগ করে আমার নবীজি বিশ দিনে দেখা করেছেন উচ্চ অবস্থিত বলুন আমার নবী সারা জীবন এতেকাপ করেছেন দশ দিন শেষ দশ দিন আর যেই বছর আমার নবী রফিক আলা মাওলার দিদারে চিরস্থায়ীভাবে চলে যাবেন ওই বছর আমার নবী এতেকাপ করেছেন কয়দিন বিশ দিন কিতাবের ভিতরে লেখেন আমার নবীজি বিশ দিন কেন রাখলেন কারণ আমার নবীজি রমজানের ভিতরে প্রতি রমজানের শেষ দশ দিনে হজরতে জিব্রাইল আমিনের সাথে আমার নবীজি কোরআন শোনাশুনি করতেন আমার নবীজি হজরতে জিব্রাইলকে কোরআন শোনাতেন নবীজি কোরআন তেলাবাদ করতেন আর হজরত ইব্রাহিম আমার নবীজির কোরআন শুনতেন এই রমজান মাসে একজন হাফেজে কোরআন পড়বে আর একজন হাফে পিছন থেকে লোকমা দেবে পিছন থেকে দেখবে শুদ্ধ করে পড়ছে কিনা এটা আমার নবীর সন্ন্যাটি কিনা আমার নবী কোরআন পড়তেন শুনতেন কে হজরতে জিবরিল নবী কোরআন করতেন হজরত জিবরিল শুনতেন কিতাবের ভিতরে লেখে আমার নবী যে বছর ইন্তেকাল করবেন ওই বছর আমার নবী দুই খতম কোরআন জিবরাইলকে শুনিয়েছিলেন এই জন্য দশ দিনের জায়গায় বিশ দিন এতেকাল করেছেন উচ্চ অবস্থায় বরং নবীর এতেকালের বছরে দুই ফটক এই জন্য দশ দিনের সাথে বিশ দিন রেখেছেন এতেকাল আমার নবীজি বললেন আমি তো রহমতুল্লিল আলমিন সাইদুল মুরসালিন আমার তো কোনো গোনা নাই সবিরা সবিরা গোনাও নাই কবিরা গোনাও নাই তারপরেও আমি এতেকাপ থেকেছি কেন জানো আমার উন্মতেরা শোনো আমার উন্মতের পুরুষেরা শোনো আমার উন্মতের নারীরা শোনো আমার উন্মতের আবার বৃদ্ধ যুবক তরুণ কিশোর সাদা কালো ব্যবসায়ী এবং শ্রমজীবী সকলে শোনো আমার নবীজি বললেন আমি মাহে রমজান এতেকাপ থেকেছি কেন জানো কারণ আল্লাহ রব্বুল আলমিন এই মাহে রমজানের ভিতরে এমন একটি দিন রেখেছেন এমন একটি রাত রেখেছেন মাহে রমজানের ভিতরে এমন একটা রাত আছে ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর ওই রাতের নাম কি লাইলাতুল কদর আমার নবীজি বললেন উম্মতেরা তাহাররাউ লাইলাতাল কাদরি তোমরা এতেকাফের মধ্য দিয়ে লাইলাতুল কদরকে খোঁজ লাইলাতুল কদরকে তালাশ করো লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো তাহাররাউ লাইলাতাল কদরি العشر নবীজি বললেন রমজানের শেষ দশ দিনে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি লাইলাতুল কদরের ইবাদত ইবাদত লাইলাতুল কদরে এক রাত্রিতে ইবাদত করলে হাজার মাস ইবাদত করার সওয়াব পাওয়া যায় এক রাতে এবাদত করলে এক হাজার মাস এবাদত করলে যেই সবাব লাইলাতুল কদরের রাতে এবাদত করলে সেই সবাব পাওয়া যায় উচ্চ অবস্থায় বলুন সুবহানাল্লাহ নবীজি বললেন আমার উম্মতেরা লাইলাতুল কদরকে তোমরা কুজ এই একমাত্র লাইলাতুল কদরের জন্য একটা রাত্রির জন্য আমি দশ দিন পর্যন্ত সাধনা করেছি আমি একটা রাত পাওয়ার জন্য দশটা দিন আর দশটা রাত আমি পরিশ্রম করেছি আমি একটা লাইলাতুল কদরকে খোঁজার জন্য আমি ফ্যামিলি ত্যাগ করেছি আমি স্ত্রী ত্যাগ করেছি আমি একটা লাইলাতুল কদর পাওয়ার জন্য আমার প্রিয়তম সাহাবির কাছ থেকে আমি আলাদা হয়ে গেছি রাষ্ট্র পরিচালনার কাছ থেকে আমি আলাদা হয়ে গেছি আমি সমাজ পরিচালনার কাছ থেকে আলাদা হয়ে গেছি আমি এই পৃথিবী থেকে চিহ্ন হয়ে গেছে শুধু লাইলাতুল কদরের জন্য লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কারণ যারা এতাকাত থাকবে তাদের লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগ নাই লাইলাতুল কদর চলে যাওয়ার কোনো সুযোগ নাই যারা রমজানের শেষ দশ দিনে থাকবে তারা অবশ্যই অবশ্যই এতেকাবের কারণে লাইলাতুল কদর পেয়ে গেছে উচ্চ অবস্থি বলুন লাইলাতুল কদর ছোটার কোনো সুযোগ নাই যদি দশ দিনে এতেকাব থাকে কি থাকে এতেকাব থাকে এই শুধুমাত্র লাইলাতুল কদরের জন্য এতেকাব একটা রাতের জন্য দশটা রাত বিসর্জন দিতে হয় বাইরা আমার বন্ধুরা আমার আমরা কত জীবন কত হায়াত কত বছর হায়াত পেয়েছি আমরা কত রমজান পেয়েছি কিন্তু আমরা যারা একা তাকি নাই আমরা মাথায় হাত দিয়ে বলতে পারবো না আমি সত্যিকারে রাইলাতুল কদার আমি জীবনে পেয়েছি কিনা যদি আপনি একা থেকে যান তাহলে আপনি অহংকার করে বলতে পারবেন আমি যেই মাহে রমজানে তেকাব থেকে ছিলাম ওই মাহে রমজানের লাইলাতুল কদর আমার ছুটে নাই আমার লাইলাতুল কদর ছুটে নাই কাবা শরীফের ইমাম ডক্টর মাহের উনি সুন্দর একটা মেসেজ দিয়েছেন কাবা শরীফ থেকে ওনার সেই মেসেজ আমার কাছে অনেক ভালো লেগেছে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই আপনাদের কি কষ্ট হচ্ছে কাবা শরীফের ইমাম ডাক্তার মাহের বলেন সারা পৃথিবীর মানুষকে উনি মেসেজ দিয়েছেন উনি বললেন তোমরা মাহের রমজানের শেষ দশ দিন থেকে প্রতিদিন তোমরা তিনটা কাজ করবে কয়টা কাজ তিনটা কাজ করবে এক নম্বরে তিনি বললেন তোমরা প্রতিদিন ডলার করে তোমরা দান করবে একশো টাকা করে তোমরা দান করবে প্রতিদিন একশো টাকা একুশে রমজান থেকে ডেলি কয় কত টাকা ডেলি একশো টাকা তুমি দান করবে দশ দিনে কত টাকা হবে এক হাজার টাকা হবে উনি বললেন তুমি যদি একুশ রমজান থেকে প্রতিদিন যদি একশো টাকা করে দান করো তোমার দান যদি যে লাইলাতুল কদরে হয়েছে ওই লাইলাতুল কদরের একশো টাকা দানের কারণে তুমি চুরাশি বছর পর্যন্ত প্রতিদিন একশো টাকা করে দান কর দান করার সব তুমি পেয়ে যাবে কারণ এক হাজার মাসকে আপনি যদি বারো দিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে এক হাজার মাসে চুরাশি বছর হয়ে যায় উচ্চ অবস্থায় বলুন সুহান আল্লাহ কাবার ইমাম বললেন প্রতিদিন রাত্রে একশো টাকা করে দান করো তোমার যে কোনো একশো টাকার দান লাইলাতুল কদরে হয়েছে ওই একশো টাকা লাইলাতুল কদরের কারণে চৌরাশি বছর পর্যন্ত প্রতি রাতে একশো টাকা দান করার সব তোমার আমল এলাকা হবে দুই নম্বর হল তুমি এই একুশ রমজান থেকে প্রতিদিন রাত্রে তুমি কোরআন তেলাওয়াত করবে কোরআনে পাকের যে সমস্ত সুরাগুলো বেশি প্রিয় সৌরাই ইয়াসিন আছে সৌরাই রহমান আছে সুরাই মুলুক আছে সৌরাই ফাতেহা আছে সৌরাই এখলাস আছে যে সমস্ত সৌরাগুলাকে কোরআনের প্রাণ বলা হয় ওই সমস্ত সৌরাগুলো যদি তুমি প্রতিদিন রাত্রে তেলাওয়াত করো তাহলে চৌরাশি বছর পর্যন্ত তুমি প্রতিদিন ওই সৌরা তেলাওয়াতের সোয়া তোমার আমল নামায় লেখা হবে এবং কাবার ইমাম বললেন তুমি একুশে রমজান থেকে প্রতিদিন রাত্রে তুমি নকল নামাজ পড়বে তুমি নফল নামাজ পড়বে নফল নামাজ পড়বে তুমি যদি নফল নামাজ পড়ো তাহলে এই দশটা দিন নফল নামাজ পড়ার কারণে ওই লাইলাতুল কদরের উসিলাই চৌরাশি বছর পর্যন্ত তুমি নফল নামাজ থাকা অবস্থার সব তোমার নামায় দেওয়া হবে উচ্চ অবস্থায় বলো কি সুন্দর ফর্মুলা আল্লাহ আকবর কাবিরা এই দশটা দিন যদি কেউ যদি এতেকাপ না থাকে তাহলে পুরা এলাকাবাসীর মাগার হয়ে যাবে কারণ এত বড় একটা আমল এত বড় একটা আমল সারা মসজিদ খালি যাবে হবে না এইটার জন্য সমস্ত এলাকাবাসী গুণাগার হয়ে যাবে কারণ এটা কোরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত আমার নবীজির আমল দ্বারা প্রমাণিত হজরত আম্মাজান আইসা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি সারা জীবন এতেকা দেখেছেন নবীজির এতেকালের পরে আজওয়াজে মোতাহারাত সেইভাবে তারাও এতেকা থাকতো চাওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এটা অনেক গুরুত্বপূর্ণ আমল এই আমল সারা মসজিদ খালি যেতে পারবে না এই আমল অবশ্যই অবশ্যই কেউ না কেউ এই আমল মসজিদে করতে হবে এই জন্য প্রতি বছর পাহাড়ি আবাসিক এলাকা জানে মসজিদে আমার দাড়ি পাকা মুরব্বীরা প্রতি বছর এতাকাপ থাকে যারা এতাকাপ থাকতেন তাদের মধ্যে অনেক আজকে কবরবাসী হয়ে গেছে ঠিক কিনা আজকে যাদের চেহারাটা মনের ভিতরে মনে পড়ে আজকে যাদের কথা মনে পড়ে তারা এই মসজিদে এতাকাপ থাকতো আজকে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্ধকার কবরে শুয়ে আছেন বাইর আমার বন্ধুরা আমার আমার মুরব্বীরা আমার নবীর কাছ থেকে শিক্ষা নিবেন আমার নবী সারা জীবনে কাছ থেকেছেন যেই বছর এতেকাল করবেন ওই বছর আরো দশ দিনের সাথে আরো দশ দিন বানিয়ে দিয়েছেন সুতরাং যারা মুরব্বী আছে তাদের তো বেশি এটা খেয়াল করতে হবে যাতে আমরা একটা রাখতে পারে মসজিদের ভিতরে আর বিশেষ করে আমি যুবকদের কাছে দরখাস্ত করছি যুবক তোমরা পারবে সমাজের মধ্যে সবচেয়ে তোমরা বেশি শক্তিশালী ঠিক কিনা বলুন যুবকেরা যেটা পারে সেটা মুরব্বীরা পারে না আপনারা দেখেছেন আমাদের পাহাড়িকাবাসীকে পাহাড়িকাবাসী তরুণ সংঘ ছোট ছোট আমাদের ছেলেরা তারা সংগ্রহ করেছে গত শুক্রবার আপনাদের জন্য ডিজিটাল করে দিয়েছে উচ্চাবাস দিয়ে বলুন শুধু করে দেয় নাই গতকাল তারা ইফতারে মাহবিল করেছে এই মসজিদের ভিতরে অনেক মানুষ এই যুবকেরা সকলকে মেহমানদারি করেছে ইফতারি করেছে উচ্চাবাস দিয়ে বলুন সুবাহ ভাইরা আমার বন্ধুরা আমার আমি তরুণ সংঘকে বলবো তোমরা এগিয়ে আসো এই এতেকা শুধু মুরব্বীদের জন্য নয় এই এতেকা তরুণদের জন্য এই এতেকা এই এতেকাপ শুধু পুরুষের জন্য নয় এই এতেকাপ মহিলাদের জন্য আমার মা বোনেরা ঘরের মধ্যে একটা রুমকে আলাদা করে ওই রুমের ভিতরে এই মাহের রমজান এতেকাপ করবে কোন প্রয়োজন ছাড়া ওই রুম থেকে বের হবে না ওই রুমের ভিতরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করবে ফ্যামিলির জন্য স্বামী অসুস্থ আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দাও ছেলে অসুস্থ আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তুমি আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও মেয়ের বিবাহ হচ্ছে না মা হাত তুলে দোয়া করবে আল্লাহ আমার মেয়ের জন্য তুমি যোগ্য পাত্রের ব্যবস্থা করে দাও ছেলের বিবাহ হচ্ছে না মা কান্না করে দোয়া করবে আল্লাহ আমার সন্তানের জন্য যোগ্য পাত্রের ব্যবস্থা করে দাও সন্তান সন্তানের চাকরি হয় না মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে আল্লাহ আমার কলেজার ধন আমার সন্তানের জন্য তুমি একটা চাকরির ব্যবস্থা করে দিও উচ্চ আওয়াজ দিয়ে বলুন আমি আজকে ওই সব মানুষের কথা মনে পড়ে যারা একাকাপ অবস্থায় মসজিদের ভিতরে খালি মুখে রোজা অবস্থায় ডাইরেক্ট তারা কবরে চলে গিয়েছে অবস্থায় বলছে এরকম অনেক ঘটনা আমাদের বাড়িতেও এরকম ঘটনা আমরা দেখেছি মুরব্বী এটা কাপ দেখেছে হঠাৎ অসুস্থ দেখেছে ডাক্তার এসেছে ডাক্তার বললেন আপনাকে মেডিকেলে যেতে হবে ওই মুরব্বী বললেন না না আমি মসজিদ থেকে বের হব না কারণ আমি আল্লাহর ঘরে আল্লাহকে হাজিরে দেওয়ার জন্য চলে এসেছি আমার যদি চিকিৎসা করতে হয় তোমরা মসজিদে করো আমি মসজিদ থেকে বের হব না এই কথা বলতে বলতে কালিমাই শাহাদা পড়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমাই শাহাদা পড়ে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন উচ্চ আওয়াজ আওয়াজ দিয়ে বলুন কি কেমন মত কি সৌভাগ্যবান সে ব্যক্তি যে এটাকা আবার রোসা এত সুন্দর মত কয়জনের কপালে আছে এই জন্য সবসময় ভালো জায়গায় থাকতে হবে আল্লাহ পাকের কাছে যেন আমরা ভালো জায়গা থেকে সিজদা অবস্থায় মসজিদ থেকে রোজা অবস্থায় জুমার দিন জুমার রাতে যেন আমরা আল্লাহর কাছে যেতে পারি সবসময় পবিত্র অবস্থায় ভালো অবস্থায় আল্লাহর কাছে যেন আল্লাহ পাক আমাদেরকে হাজিরে দেওয়ার তৌফিক দান করেন উচ্চ অবস্থায় বলুন আমি